जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जान बल्लभा गिरिधर धारी गोपी जान बल्लभा गिरिधर धारी यशोरनन्दान व्रज जानरञ्जना यशोरनन्दान व्रज जानरञ्जना वनचारी Yamunatira Vanachari Jaya Radha Madhava Kunja Bihari Hare Krishna Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo, Rama Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Rama. नित्य गौर हरि बो हरि बो हरि बो नित्य गौर हरि बो जय जय प्रभुपा नमो भगवते वसुदेवाय ओम नमो भगवते वसुदेवाय ओम नमो भगवते वसुदेवाय ॐ ज्ञानतिमरन्दस्य ज्ञानञ्जनाशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमा ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्विभक्तिवेदान्ता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे घोरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवारी पश्चाच्य देशतारिणे वञ्चकौपातरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पठितानां भवानेभ्यो वैष्णवेभ्यो नमो नमः Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shri Vasadi Gaur Bhaktavinda Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare So we've been recounting some of the incidents from the first, first canto of the Srimad Bhagavatam. Srimad শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ থেকে আমরা কিছু ঘটনা আলোচনা করছিলাম We heard how Sutta Goswami was elected to be the speaker to the sages in the Naimisharanya forest. Amra শুনেছিলাম kibhabe Sutta Goswami ke beche নেওয়া হয়েছিল নৈমিষারণ্যে ভাগবতম প্রবচনের জন্য And the sages had put a number of questions to Sutta Goswami. এবং নৈমিষারণ্যের ঋষিরা অনেক কয়েকটি প্রশ্ন সুত গোস্বামীকে করেছিলেন One of the questions which they asked was that so long as Lord Krishna was present on the planet, we knew him to be the personification of all religious principles. But now that he has departed from the world, now where are the religious principles to be found? তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল ছিল যে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবস্থিত ছিলেন তখন তিনি ছিলেন সমস্ত ধর্মতত্ত্বের প্রতীক কিন্তু এখন যখন কৃষ্ণ এই ধরাধাম পরিত্যাগ করে চলে গেছেন তাহলে সেই ধর্মের তত্ত্বের প্রতীক কী So this question was answered by Sutta Goswami, very important for us to be aware of how he answered this. He said that, well, he said, Krishna swadamo pagate dharma gyan adibi kalo nishtam drisham esha puranarto druno dritaha. So Sutta Goswami এই প্রশ্নের উত্তরে একটি বিশেষ শ্লোক বলেছিলেন আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ So this Srimad Bhagavatam is as brilliant as the sun and it has arisen just after the departure of Lord Krishna from his own abode. তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সূর্যের মতোই উজ্জ্বল আর এটা ভগবানের আলোয় থেকে এসেছে Persons who have lost their vision due to the dense darkness of the age of Kali, can get light from this Purana. কলিযুগের এই অন্ধকারে আমরা এই শ্রীমদ্ আলোর মাধ্যমে দর্শন পেতে পারি So we can understand the Srimad Bhagavatam is the literary incarnation of Lord Krishna. তো হচ্ছে ভগবানের সাহিত্য রূপ Simply by reading Srimad Bhagavatam we can directly associate with Lord Krishna. শ্রীমদ ভাগবতম অধ্যয়নের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ পেতে পারি And Srila Prabhupada told us that if we regularly read Srimad Bhagavatam, one day we will see Lord Krishna from the pages of the Srimad Bhagavatam. আর শিলা প্রভুপাদ বলেছেন যে আমরা প্রতিদিন যদি শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করি তাহলে আমরা শ্রীমদ ভাগবতমের প্রতি পাতায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবো So Sutta Goswami dealt with the questions of the sages and he explained how the Srimad Bhagavatam came to be spoken. He explained how Srila Vyasa Dev was feeling despondent. Although he had written a number of literatures, he did not feel satisfaction. তো আহ, এর উত্তরে সুত গোস্বামী বলেছিলেন যে কিভাবে শিল ব্যাসদেব অসন্তুষ্টি অনুভব করছিলেন যদিও তিনি অনেক কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন He had written Mahabharata, which is a very, very big book, many, many slokas. And he had written 18 Puranas. And he had also had the Vedas divided into four. And he had written the Upanishads, which are there, supplements of the Vedas. তিনি অনেক অনেক গ্রন্থ রচনা করেছিলেন যেমন মহাভারত যেটি একটি বিশাল বড় বুক তারপরে আঠারোটি পুরাণ তারপরে উপনিষদ এই সমস্ত অনেক গ্রন্থের তিনি রচনা করেছিলেন So it was at that time Narada Muni, who was the spiritual teacher of Srila Vyasadeva, Narada Muni appeared to Srila Vyasadeva and he instructed Srila Vyasadeva in why he was not feeling satisfaction. তখন সেই স্থানে শিলা নারদ মুনি যিনি ব্যাসদেবের গুরু সেখানে এসে উপস্থিত হলেন এবং ব্যাসদেবকে কারণ জানালেন কেন তিনি অসন্তুষ্ট অবস্থায় আছেন নারাদা told Srila Vyasadeva, You've written so many books, but you have not properly glorified the process of devotional service. তো নারদমণি শিলা ব্যাসদেবকে বললেন যে তুমি অনেক গ্রন্থের রচনা করেছো কিন্তু ভক্তির আহ, মাধুর্যকে তুমি বর্ণনা করনি You have not properly enunciated the real importance of the path of devotion to the Supreme Personality of Godhead. ভক্তিপথের মাহাত্ম্যকে তুমি বিস্তারিতভাবে বর্ণনা এখানে এখনো পর্যন্ত করনি You've simply encouraged the people in materialistic, ritualistic activities. তুমি কেবলমাত্র জড়জাগতিক ঐশ্বর্য কিভাবে বাড়াতে হয় সেই ব্যাপারেই বলেছো These materialistic ritualistic activities we may refer to them as karma kandi activities they are not going to fulfill the need of the soul. প্রক্রিয়াকে কর্মকাণ্ড বলা হয় কিন্তু সেটা আত্মার যে প্রয়োজনীয়তা তাকে সন্তুষ্ট করতে পারে না Another question which the sages had asked from Sutta Goswami was what is the ultimate purpose of all the scriptures? আরেকটা প্রশ্ন যেটা তাকে করা হয়েছিল যে সমস্ত শাস্ত্রের সার কি And Sutta Goswami replied, Savaipum samparodharmo yato bhaktir adhoksaje ahaitaki apratiyata yayatma suprasidati. That the supreme occupation for all humanity to attain is loving service to the Supreme Lord. Such service must be unmotivated and uninterrupted to completely satisfy the soul. তো সুত গোস্বামী বলেছিলেন যে সাবাই পামসা পরধর্ম এত ভক্তির আদক সাজে যে সমস্ত মানবদের জন্য অন্যতম পরম ধর্ম হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমপূর্বক সেবা যেটা অপ্রতিহত এবং অহৈতকী হতে হবে সেটাই কেবলমাত্র জীবের আত্মার প্রয়োজনীয়তাকে পরিপূর্ণ করতে পারে so the nature of devotional service is described here with two words, ahaitaki and apratihata. It must be unmotivated, first of all, that we don't perform devotional service for any material purpose. So, in তো এই ভক্তি পদকে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহত অহৈতুকী শব্দের অর্থ হচ্ছে যে আমরা ভক্তি কোনো হেতুর জন্য বা কোনো কারণের জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য করি না Generally, people are only motivated by the results. What am I going to get? How much will I gain? Will I get promotion? Will I get my material desires fulfilled? সাধারণত কেউ কোনো কার্য করে তার ফলের আকাঙ্ক্ষা করে আমি এর থেকে কি পাবো এর ফলে আমার কি হবে আমার কতটা বর্ধন হবে এর ফলে কি সুযোগ পাবো আমি That is not pure devotion. If you have material desires, then that is not pure devotion. তো তাহলে সেটা শুদ্ধ ভক্তি নয় জড়জাগতিক ইচ্ছা থাকলে ভক্তি শুদ্ধ ভক্তি হতে পারে না And pure devotional service must also be uninterrupted. In other words, we must continue daily, every moment, our whole day, our whole, every second of our time should be engaged in the service of the Lord. আর শুদ্ধ ভক্তি হবে অপ্রতিহত মানে সেটা কখনো থামবে না প্রতিদিন দিনের পর দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমাদেরকে এই ভক্তির পথ অবলম্বন করে চলতে হবে Some of us, you know, Rathiyatra week comes, we do a lot of seva. The rest of the year, we don't do anything. Only Rathiyatra, we come, We come every day, we take part and come in here, come and take prasadam and here. Rest of the year, oh, never, oh, no, I'm at home. তো আমাদের অনেকে হয়তো এই রথযাত্রার সময় অনেকে অনেক সেবা করেন এখানে এসে প্রসাদ পান প্রবচন শোনেন কিন্তু রথযাত্রা শেষ হওয়ার পরে আর কোনো সেবা থাকে না পুরো বছরে So pure devotional service must be done every day. Every moment, all of our time must be used for the service of Krishna. তো শুদ্ধ ভক্তি প্রতিদিন দিনের পর দিন সব সময় করে যেতে হবে সব সময় আমাদেরকে কৃষ্ণের সেবায় নিজেকে লাগিয়ে থাকতে হবে I'm not saying you cannot sleep, but don't sleep too much. আমি বলছি না যে আপনারা রাতে ঘুমোতে পারবে না কিন্তু বেশি ঘুমানো উচিত না take enough rest so that you can do more service for Krishna. আমাদেরকে ততটাই শয়ন করা উচিত যার ফলে আমরা আবার ভগবানের সেবায় নিজেকে লাগাতে পারবো if you can sleep less that's very good যদি আমাদের কম ঘুমেই হয়ে যায় তাহলে সেটা খুবই ভালো Srila Prabhupada although he was 70s in his 70s he was sleeping only 2 hours a night জলিয় শিলা প্রভুপাদের 70 বছর হয়ে গেছিল তবুও তিনি মাত্র দু ঘন্টা ঘুমোতেন And the whole day he would be awake, he would be preaching and writing his books. আর পুরো দিন তিনি ভগবানের সেবায় নিযুক্ত ছিলেন প্রচারে গ্রন্থ রচনায় এবং আরও অনেক কিছু সেবায় We know the Goswamis of Vrindavan, the followers of Sri Chaitanya Mahaprabhu, there were six prominent Goswamis. They lived in Vrindavan and they conquered over eating and sleeping. আমরা জানি স্বরগোস্বামীর ব্যাপারে যারা চৈতন্য মহাপ্রভুর মূল আহ, শিষ্য ছিলেন তারা বৃন্দাবনে থাকতেন এবং তারা আহ, আহার এবং শয়নের উপরে নিদ্রার উপরে আহ, জয় পেয়েছিলেন জয় করেছিলেন They were advanced devotees. They did not eat too much and they did not sleep too much তারা খুবই উন্নত ভক্ত ছিলেন তারা একেবারে বেশি খেতেন না আর একেবারে বেশি ঘুমতেন না they were eating very meager whatever they could beg from the brajpasi people তারা অত্যন্ত অল্প গ্রহণ করতেন যা তারা ভিক্ষার মাধ্যমে ব্রজবাসীর কাছ থেকে পেতেন and they were sleeping sometimes they would forget to sleep because they were so busy in devotional service. এবং তারা অত্যন্ত কম ঘুমোতেন এবং কোনো কোনো সময় ঘুমানোটাও ভুলে যেতেন তারা এতটাই ভক্তিতে নিযুক্ত ছিলেন Srila Prabhupada told us when he was a young man he gave up mating and defending. তো শিলা প্রভুপাদ যখন বলেছিলেন যে আমি যখন যুবক ছিলাম আমি আমার মৈথুন কর্ম এবং মিটিংয়ে And he said now in my old age I have also given up eating and sleeping. আর আমি এই বৃদ্ধ বয়সে ঘুম আর আহার গ্রহণও পরিত্যাগ করেছি The Srila Prabhupada could do that. He was, a Nietzsche said he was a liberated soul. So he did not fall under the influence of the material energy. তো শিল প্রভুপাদ একজন মুক্ত পুরুষ ছিলেন তিন গুণের প্রভাব তার উপরে ছিল না So similarly, we're hearing about Maharaj Parikshit, that we told how he was cursed to die in seven days. সেরকম আমরা মহারাজ পরীক্ষিতের ব্যাপারে শুনছি যিনি যাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে সাত দিন পরে তার মৃত্যু হবে And because he knew his death is coming, he did not eat anymore and he did not sleep anymore. আর যদি যেহেতু তিনি জানতেন যে কেবলমাত্র সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে তাই তিনি আহার গ্রহণ এবং স্বয়ং দুটোই পরিত্যাগ করেছিলেন he considered every moment of time to be so valuable that he did not want to waste a second of his time তিনি জানতেন যে তার প্রতিটা মুহূর্ত এত মূল্যবান যে তিনি এক মুহূর্ত এক সেকেন্ড সময়ও নষ্ট করেননি so he gave up eating and sleeping and he used every moment to hear Srimad Bhagavatam. তো তিনি আহ, আহার আর নিদ্রা পরিত্যাগ করে প্রতি মুহূর্তে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছিলেন Just think every day we, how many hours we're sleeping, maybe six hours, maybe even eight hours. So in a year, just think how much time we spend in sleep. দেখুন আমরা প্রতিদিন হয়তো ছয় ঘন্টা বা হয়তো তারও বেশি আট ঘন্টা হয়তো ঘুমোই তাহলে সেরকমভাবে দেখলে আমরা বছরে কতক্ষণ কতটা সময় ঘুমানোর জন্য দিয়ে দিই and then how much time we spend in eating আর কতক্ষণ আমরা খাবারের জন্য খাবার গ্রহণ করার জন্য ব্যবহার করি maybe you're taking two meals or maybe three meals a day so we it, we take time Somebody takes time, ladies probably take time to cook and to prepare the food. And the men come and they will sit and they will eat the food. In this way we pass a lot of time. হয়তো দিনে আমরা দুবার বা তিনবার খাই আর মহিলারা স্বামীর জন্য রান্না করেন তারপরে স্বামীরা এসে সে অন্ন গ্রহণ করে তো এর ফলে অনেক সময় আমাদের এই অন্ন গ্রহণ খাবার গ্রহণে চলে যায় of course we have to eat we have to sleep হ্যাঁ এটা এটা সত্যি যে আমাদেরকে খেতে হবে আমাদেরকে ঘুমোতে হবে in bhagavad gita lord krishna said if you eat too much or eat too little if you sleep too much or do not sleep enough then you cannot be a yogi তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছে যদি আমরা অত্যন্ত বেশি আহার করি বা একদমে কম খায় বা যদি আমরা খুবই বেশি ঘুমাই বা একদমে ঘুমাই না তাহলে এটা যারা করে তারা যোগী হতে পারে না However, at the end of life, when you get when we get near to death, we want to be very conscious about how we use time. কিন্তু আমরা যখন মৃত্যুর সম্মুখীন হই তখন আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে আমরা সময় আমাদের ব্যবহার করছি So Maharaj Parikshit was in this situation. He was thinking, don't waste any time. তো মহারাজ পরীক্ষিত এরকম অবস্থায় ছিলেন তাই তিনি ভাবছিলেন আমার এক মুহূর্ত সময়ও নষ্ট করা উচিত না And Sukadeva Goswami has come and he's been chosen as the most suitable person to give guidance and instruction to Parikshit Maharaj. And আর সুখদেব গোস্বামীকে নির্বাচিত করা হয়েছিল সেই পরীক্ষিত মহারাজকে নির্দেশ দেওয়ার জন্য So using our time, Chanakya Pandit said time is like more valuable than gold because you can purchase gold but you cannot purchase a moment of time. সময় চাণক্য পণ্ডিত বলছেন যে এই সময় প্রতিটা মুহূর্ত স্বর্ণের থেকেও বেশি মূল্যবান কারণ আমরা স্বর্ণ কিনতে পারি কিন্তু এই সময় আমরা আর কিনতে পারবো না whatever time is lost is gone forever you can never get it back যে সময়টা চলে যাচ্ছে তাকে আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না so we must be very cautious to utilize our time very carefully তাই আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ব্যবহার করতে হবে শ্রীমদ ভাগবতম describes as the sun rises and sets then it reduces the duration of life for all people তো শ্রীমদ ভাগবতমে বলা আছে প্রতিদিন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে এবং অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের জীবন থেকে একদিন করে চলে যায় Every day we are seeing the sun Come overhead and then set. That's another day gone. And another day we have moved nearer to death. তো প্রতিদিন আমরা দেখছি যে সূর্যের উদয় হচ্ছে আমাদের মাথার উপরে আসছে তারপরে অস্ত যাচ্ছে তো এর ফলে আমাদের একদিন পেরিয়ে যাচ্ছে আর আমরা একদিন মৃত্যুর মুখোমুখি হয়ে যাচ্ছি In the Srimad Bhagavatam, Sukadeva Goswami describes that it reduces the duration of life for all people except for those who are using their time to hear and chant the glories of the Supreme Lord. কিন্তু সুখদেব গোস্বামী বলছেন যে এই প্রতিদিন সূর্যের উদয় হওয়া অস্ত হওয়া আহ, সেই সব মানুষের আহ, একদিন করে নষ্ট করে দিচ্ছে কিন্তু যারা এই সময়কে শ্রীমদ ভাগবতম শ্রবণের জন্য ব্যবহার করছে তাদের সময় নষ্ট হচ্ছে না This is one of the glorious benefits we get from hearing and chanting the glories of the Lord. তো এটাই হচ্ছে ভগবানের লীলার বা ভগবানের গুণের শ্রবণ করার মাহাত্ম Jiva Goswami describes, he says, in the village there was one day the astrologer came to see the village, to meet the people in the village. But And the- different people came to see the astrologer to get blessings. তো শ্রী- জীব গোস্বামী একটা কাহিনী বলছেন যে এক গ্রামে একজন জ্যোতিষ আহ, জ্যোতিষবিদ এসছিলেন আহ, সেই গ্রামের অবস্থা দেখার জন্য তো বিভিন্ন লোকেরা সেই জ্যোতিষবিদের সঙ্গে এসেছিল দেখা করতে So one man was the head of the village. He was like the, the royal king there. He was the king of that region. So his son came to find out about his future. তো সেই গ্রামের যিনি প্রধান ছিলেন যিনি সেখানকার রাজা ছিলেন তার ছেলে সেই জ্যোতিষবিদের সঙ্গে এসেছিল দেখা করতে So the, যে ast- তার the, ভবিষ্যৎ কি the astrologer heard about this young man and he told him, he said, Rajapudra Charanjiva. He said, "May the king's son, may you live forever. তো সেই রাজপুত্রকে দেখে সেই জ্যোতিষবিদ বললেন যে রাজপুত্র চিরঞ্জীবী যে তুমি চিরঞ্জীবী হও And then a sage came with his son, and the astrologer blessed the sage. Ma Jiva Rishi Putraka. In other words, the sage's son, the Rishi's son, may your death come soon. তারপরে একজন ঋষি ঋষি আসলো তার তাকে সে জ্যোতিষবিদ বললেন যে তুমি তাড়াতাড়ি মৃত্যুমুখী হও And then there was the butcher's son. And the butcher's son met the astrologer, and the astrologer told him, Vyadi ma jiva ma mara. He said, Don't live, don't die. তারপরে একজন কষাই সে জ্যোতিষবিদের কাছে এসেছিল তো তিনি তাকে বললেন যে তুমি না বেঁচে থাকো না মরো But then the devotee's son, the sadhu's son came and the astrologer blessed him. Uh, Jivava Marava Sadhu. That for the sadhu's son doesn't matter if he lives or if he dies. তারপরে যখন এক সাধুর পুত্র এসেছিল তখন সে জ্যোতিষবিদ তাকে বলল তুমি বেঁচেও থাকতে পারো বা মরেও যেতে পারো তোমার পক্ষে দুটোই সমান So they were a bit puzzled when they heard these things from the astrologer. They asked the astrologer, please explain. তারপরে অন্যান্য যারা ছিল তারা এই জ্যোতিষবিদের এই চার ধরনের মন্তব্য শুনে খুব বুঝতে পারছিল না So the, the astrologer told them, The king's son, I blessed him. Don't die. Live forever. Because he's the son of the king. He does whatever he likes. He does all nonsense. It's, it's because his father is the king. Nobody can tell him not, he's doing wrong. Nobody can correct him. He does so many bad, bad things. So when he dies, he will suffer a lot. So I blessed him. don't die better you live forever তো যখন রাজপুত্র এসেছিল আমি বলেছিলাম যে তুমি চিরঞ্জীবী হও কারণ রাজপুত্র হচ্ছে রাজার পুত্র তার অনেক ধন সম্পদ আর সে যা ইচ্ছা তাই করতে পারে আর যেহেতু সে রাজার পুত্র তাই তাকে কেউ কিছু বলার নাই আর যেহেতু তার কাছে অনেক ধন সম্পদ আছে সে অনেক ধরনের পাপ কার্য করে আর সেই পাপ কার্যের ফলে তাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাই আমি ওকে বলেছিলাম যে তুমি চিরঞ্জীবী হও না হলে তোমাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে And then the Rishi's son, uh, Rajaputra Charanjiva, Majiva Rishi Putraka. May the Rishi's son die soon. Because he's living with his father and they live in the forest and they live very austere life. They only eat some wild vegetables, some wild leaves which grow there in the forest. Sometimes they may get some wild potatoes, something like that. They don't have any opulence at all. They're living and they just simply drink the water from the stream. And in this way, they're doing great austerity. So the astrologer blessed him. May your death come soon. because when you die, you will enjoy the results of all these austerities. You have a very good birth in the future. আর মণিপুত্রকে জ্যোতিষবিদ বলেছেন যে তুমি তাড়াতাড়ি তোমার মৃত্যু আসে এটা বলা হয়েছিল কারণ মণিপুত্র খুবই তপস্যা করত বনে যা অল্প কিছু পেত ফলমূল শাক সেটাই গ্রহণ করত আর অনেক ধরনের তপস্যা করতো তাই তার তাড়াতাড়ি মৃত্যু হলে সে এই সমস্ত তপস্যার ফল ভোগ করতে পারবে তাই আমি আহ, তাকে আশীর্বাদ দিয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি মারা যাও But the Vyadi, Vyadi means the butcher or the animal killer. So th- his son was blessed. Don't live, don't die. Because he's living in hell, and when he dies, he will go to hell. কিন্তু কষায়ের পুত্রকে আমি বলেছিলাম যে তুমি বেঁচেও থাকো না তুমি মরো না কারণ যেহেতু সে পশু পাখিদের হত্যা করছে তাই তার এই জীবনটাও নরক নরকের মতো আর মৃত্যুর পরেও তাকে নরকগামী হতে হবে তাই আমি বলেছিলাম তুমি বেঁচেও থাকো না মরেও যাও না জীবাবা মারবিয়া sadhu for the sadhu and his son does not matter if they live or if they because every day they're chanting Hare Krishna, they eat prasadam, they see the deities, every day they're engaged in devotional service. So, if they die, they will continue in next life, they'll go on in devotional service. And in this life, every day they're chanting, dancing, eating Krishna prasadam. Every day is blissful. তো সাধু পুত্রকে আমি বলেছিলাম তুমি বেঁচে থাকো বা মরে যাও তাতে কিছু যায় আসে না কারণ সাধুর পুত্র সে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে তিনি ভক্তিতে নিয়োজিত আছে তাই সে সর্বাধিক আনন্দ আস্বাদন করছে আর মৃত্যুর পরেও সে ভগবানের ধামে ফিরে যাবে আর সেখানে গিয়ে ভগবত ভক্তি করবে তাই তার পক্ষে বেঁচে থাকা বা মরে যাওয়া কোনো পার্থক্য নেই So in this way Jiva Goswami is describing to us the superiority, the superior position of the devotees of Krishna, how they are the most fortunate people. তাই জীব গোস্বামী এই ভক্তদের গুরুত্বের উপর আলোচনা করছেন যে কীভাবে ভক্তরা সর্বে সবার উপরে কীভাবে তারা অন্যদের থেকে এগিয়ে আছেন We are all the most fortunate people because we are having this opportunity to chant and to hear about Krishna and to eat prasadam. এবং আমরা কতটা ভাগ্যবান যে আমরা ভগবানের নাম জপ করার সুযোগ পাচ্ছি ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি মহারাজ পরীক্ষিত wants to understand what is his duty for one who is about to die. পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে কোন মৃত্যুমুখী ব্যক্তির কি কর্তব্য? And the answer was given whether you're about to die or not about to die, the duty is the same for all people at all time. কেউ মৃত্যুমুখী সম- কেউ মৃত্যুর সম্মুখীন বা মৃত্যু এখনো দূরে আছে তাদের দুজনের পক্ষে একই কর্তব্য The duty is that we should hear, chant, and remember the Supreme Personality of Godhead. আর সেই কর্তব্যটা হলো ভগবানের কথার শ্রবণ সেই কথার কীর্তন এবং ভগবানকে স্মরণ করা we have to hear with rapt attention very carefully hear with great attention in other words grasp fully this message of krishna তো আমাদেরকে শ্রবণ করতে হবে কিভাবে শ্রবণ করতে হবে অত্যন্ত মনোযোগ সহকারে আর শ্রবণের সময় যে তথ্য আলোচনা করা হচ্ছে সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে the hearing was stressed by Lord Chaitanya Mahaprabhu এই শ্রবণের বিষয়টাকে চৈতন্য মহাপ্রভু খুব গুরুত্ব দিয়েছিলেন লর্ড চৈতন্য মহাপ্রভু আস Ramananda Ray give me a verse from the scriptures about the ultimate goal of life Chaitanya Mahaprabhu Ramananda রায়কে জিজ্ঞেস করেছিলেন যে শাস্ত্র থেকে একটা শ্লোক বলো যেটা সর্বোপরি So Ramananda Rai began. First of all, he said, Look, he said, I'm a low born person. You're the sannyasi. You are from a Brahmana family. I am a low born person and I am in family life. You are asking me to answer you. তো রামানন্দ রায় বললেন আমি এক শূদ্র পরিবার থেকে আর আমি গৃহস্থ আর আপনি সন্ন্যাসী এবং ব্রাহ্মণ পরিবার থেকে আমি কিভাবে এর উত্তর দেব Chaitanya Mahaprabhu replied, Kiba Vipra, Kiba Nasi, Sudra Keni Nai, Ye Krishna Tadvavet, Say Guru Hai. It does not matter whether you are a learned Brahmin or a renunciate or a householder. It does, it's not important. But if you know the science of Krishna, then you can become the spiritual teacher. তো যখন চৈতন্য মহাপ্রভু বলেন যে কেউ ব্রাহ্মণ পণ্ডিত হতে পারে কেউ গৃহস্থ হতে পারে কেউ সন্ন্যাসী হতে পারে কিন্তু সেটার উপরে এটা নির্ভর করে না যে কৃষ্ণ ভক্তির তত্ত্ব সঠিকভাবে জানে সেই গুরু হতে পারে So Chaitanya Mahaprabhu requested Ramananda Roy, now you please answer my question. Tell me some verse from the scripture about the goal of life. তো চৈতন্য মহাপ্রভু তখন বললেন এখন তুমি বলো আহ, সে- আহ, শাস্ত্র থেকে কোনো একটা শ্লোক যেটা জীবনের লক্ষ্য কি হওয়া উচিত সেটার ব্যাপারে বলে So Ramananda Rai began by quoting a verse which says that by following the duties of Varna and Ashram, one can please the Supreme Personality of Godhead and attain perfection in life. তো তখন রামানন্দ রায় বললেন যে কেউ তার বর্ণ এবং আশ্রম সঠিকভাবে পালন করে ভগবানকে সন্তুষ্ট করতে পারে এবং তার ফলে জীবনের পরিপূর্ণতা লাভ করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু said varnashram that is external that is not an indication or that one has actually achieved the real goal of life. তো তখন চৈতন্য মহাপ্রভু বলেন যে বর্ণাশ্রম হচ্ছে বাহ্যিক কেউ বর্ণাশ্রমের সঠিকভাবে পালন করছে তার মানে এই নয় যে সে জীবনের লক্ষ্য অর্জন করেছে You may be the very good Brahman or you may be the very good Bhakta. You may be very good in following all the rules and regulations, but it is not an indication of your spiritual advancement. তুমি হয়তো খুব উচ্চ মানের ব্রাহ্মণ হতে পারো বা তুমি বর্ণ আশ্রম খুব ভালো করে পালন করেছো কিন্তু তার মানে এই না যে তুমি ভক্তিতেও অগ্রগতি লাভ করেছো It is said if you execute the duties of a Brahman for a hundred births, then after a hundred births you become qualified to go to Satya Loka, to the planet of Lord Brahma. এটা বলা হচ্ছে কেউ যদি শত জন্ম ধরে ব্রাহ্মণের কর্তব্য খুব ভালোভাবে পালন করে তাহলে সে শত জন্ম পরে সত্য লোকে ফিরে চলে যেতে পারে you can see it takes a long time to make advancement by practicing varnashrama dharma তাই এটা দেখা যায় যে বর্ণাশ্রম পালন করে খুব ধীর গতিতে অগ্রসর হওয়া যায় but still varnashrama dharma should not be neglected Lord Chaitanya was a very strict sannyasi and he was the very ideal grihastha When he was in grihastha life, he was very ideal in his behavior. কিন্তু বর্ণাশ্রম ধর্ম কখনোই পরিত্যাগ করা উচিত না আমরা দেখি চৈতন্য মহাপ্রভুকে তিনি সন্ন্যাস ধর্ম কতটা কঠোরভাবে পালন করেছেন এবং গৃহস্থ আশ্রমে যখন তিনি ছিলেন তিনি সেটা সুন্দরভাবে পালন করেছিলেন But we should understand for the perfection in life, you have to do something more. কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে জীবনে লক্ষ্য আহ, সর্বোচ্চ লক্ষ্য অর্জন করার জন্য আমাদেরকে আরও কিছু করতে হবে So then Ramananda Rai said a verse from Bhagavad Gita. Uh, all the yagnartam kan, uh, uh, all, all that you do, all that you eat, all that you offer and give away, whatever austerities you perform, you should do them as an offering unto me. তখন রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে ভগবদ গীতা থেকে একটা শ্লোক বলল যার অর্থ হচ্ছে যে তুমি যাই কিছু করো যাই কিছু গ্রহণ করো বা যা তপস্যা করো তা ভগবানকে অর্পণ করে করো That is called karma arpana, offering the results of our work to the Lord. সেটাকে বলা হচ্ছে কাম অর্পণম যা কিছু আমরা আমাদের কর্ম থেকে ফল পাই সেটা ভগবানকে অর্পণ করা So Chaitanya Mahaprabhu said, well, that's all right, but it's not the ultimate goal of life. Because people may offer to Krishna, someone may offer to Shiva, someone may offer to Ganesh, we will offer to so many different people. তো সেটা ঠিক আছে কিন্তু এটা জীবনের সর্বোচ্চ লক্ষ্য না কারণ কেউ হয়তো কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করতে পারে কেউ শিবকে অর্পণ করতে পারে কেউ গণেশকে অর্পণ অর্পণ করতে পারে অনেকেই অর্পণ করতে পারে so then Chaitanya Mahaprabhu requested Ramananda Ray go further and then Ramananda Ray quoted the verse from Bhagavad Gita from eighteenth chapter sarva dharmam paregyajnam mame kam sharanam braja. That one should give up all his religious duties and simply take shelter of me. And Lord Krishna said, I will protect you, do not fear. তো তারপরে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন আরও আগে বলো তখন রামানন্দ রায় গীতার এই সর্বধর্মান শ্লোকটা বলল যার অর্থ হচ্ছে যে সর্বধর্ম পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করা উচিত তাহলে ভগবান সমস্তভাবে রক্ষা করবে আর আমাদের ভয় পাওয়া উচিত না Now we may think, oh, that's very good, that's the perfection, that's the conclusion of Bhagavad Gita, it comes almost at the end of the Bhagavad Gita. Surely this would be accepted by Chaitanya Mahaprabhu. তো আমাদের হয়তো মনে হতে পারে এই শ্লোকটাই তো আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য এটা গীতার সার এবং এটা গীতার একদম শেষ পর্যায়ে এসে বলা হচ্ছে But, but Chaitanya Mahaprabhu said, no, it's not enough. তো চৈতন্য মহাপ্রভু বলছে না এটাও যথেষ্ট নয় He said, people may surrender to Krishna for so many reasons. তো চৈতন্য মহাপ্রভু বলছেন যে লোকেরা হয়তো ভগবানকে শরণাগতি হতে পারে বিভিন্ন কারণের জন্য Srila Prabhupada was in Hong Kong and one man came to him one Indian man came. He said to him, Swamiji, I want to become a sannyasi. তো শিলা প্রভুপাদ একবার হংকংয়ে ছিলেন তখন সেখানে একজন ব্যক্তি শিলা প্রভুপাদের কাছে এসে বললেন যে আমি সন্ন্যাসী হতে চাই So Prabhupada looked at him and said, Oh, why? What's your reason? Why you want to be sannyas? তো শিলা প্রভুপাদ তাকে জিজ্ঞেস করলেন ও তুমি সন্ন্যাসী হতে চাও কিন্তু এর কারণটা কি তুমি কেন সন্ন্যাসী হতে চাও The man said, Oh, I have a wife and four children at home. It's terrible. আমার বাড়িতে আমার আহ, স্ত্রী আছে এবং আমার চারটি পুত্র আছে কিন্তু সেটা একটা দুর্ভাগ্যজনক অবস্থা So Prabhupada, of course, understood the man's motivation was very materialistic. It was not actually so genuine in desiring to send, surrender to Krishna. তখন প্রভুপাত বুঝতে পারলেন যে তার সন্ন্যাস নেওয়ার পেছনে কারণ হচ্ছে জড়জাগতিক আর সে ততটা আন্তরিক নয় but some time later Srila Prabhupada was in Vrindavan and at that time a per person who became Gaur Govinda Swami he came to Prabhupada he was not a sannyasi at the time he came to Prabhupada and he met Prabhupada, and he told Prabhupada also he wanted to take sannyas. আর পরবর্তীতে শিলা প্রভুপাদ যখন বৃন্দাবনে ছিলেন তখন আহ, এক ব্যক্তি শিলা প্রভুপাদের কাছে এসে সাক্ষাৎ করেন যার পরবর্তীতে নাম হয় গৌর গোবিন্দ স্বামী তিনিও প্রভুপাদের কাছে সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন And Prabhupada gave him sannyas. Even though some of the members of our society, some of Prabhupada's senior disciples, they said, Oh, he's a very new man, Prabhupada. Why are you giving him sannyas? কিন্তু প্রভুপাদের তাকে সন্ন্যাস দেওয়ার এই আহ, এটা দেখে যারা এই আহ, প্রভুপাদের অন্যান্য শিষ্যরা ছিলেন তখন তারা প্রভুপাদকে বলতে লাগলো যে এ তো একদম নতুন একে আপনি সন্ন্যাস দিচ্ছেন কেন But Prabhupada said, He's not a new man, he's a devotee all his life. তো প্রভুপাদ তখন বললেন না না এ নতুন না এ তো পুরো জীবন ধরে ভক্তি করে আসছে He was from Orissa. He was born over there in Bhubaneswar, and he, the whole life he was devoted to Lord Jagannath. He was a very learned person. He'd been working as a school teacher, and he'd given up the school teaching profession, and he was think he wanted to take sannyas. তো তখন শিলা প্রভুপাদ তার ব্যাপারে বললেন যে সে আহ, ওড়িশা থেকে আছে তার ভুবনেশ্বরে জন্মগ্রহণ হয়েছে জন্মগ্রহণ করেছে আর পুরো জীবন সে ভক্তি করে এসছে আর সে আগে একজন স্কুল টিচার ছিল আর এখন সে সেই সেই কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে চায় And Srila Prabhupada gave him that sannyas and encouraged him to preach. And Srila Prabhupada তাকে সন্ন্যাস প্রদান করলেন এবং তাকে প্রচার করতে বললেন. So you see, different for different people. What was good for one person, it wasn't good for another person. তো এর মাধ্যমে আমরা দেখতে পারি যেটা এক ব্যক্তির পক্ষে আহ, সুফল বা শুভ হবে সেটা অন্য ব্যক্তির পক্ষে নাও হতে পারে Somebody was qualified, other person was not so qualified. একজন যোগ্য ছিল আরেকজন অযোগ্য ছিল So Tukadeva Goswami, he was asked by Maharaj Parikshit, what is the duty of one who is about to die? তো সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে মৃত্যুমুখী ব্যক্তির কি কর্তব্য And this Sukadeva Goswami, when he heard this question, he said, Oh, this question is very nice. This is a good topic to discuss. আর সুখদেব গোস্বামী এর উত্তরে বলেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সুন্দর প্রশ্ন আর এর ব্যাপারে আমি আলোচনা করব right there are two kinds of topics there's the gramya katha and the krishna katha তো দুই ধরনের বিষয় আছে একটা হচ্ছে গ্রাম্য কথা একটা হচ্ছে কৃষ্ণ কথা we know what is gramya katha the village talk আপনারা জানেন গ্রাম্য কথা কি বা গ্রামে যা আলোচনা হয় when you go to the market you meet the other people there in the market. Oh, how are you today? Oh, yes. Oh, what's the news? And oh, they talk. So, did you hear about this? Did you know that? Oh, there's so many topics to discuss. আর গ্রাম্য কথাটা কি যখন আমরা বাজারে যাই তখন বলি ও তোমার তুমি কেমন আছো তুমি এটা শুনেছো তুমি ওটা শুনেছো আরো অনেক অনেক অন্যান্য বিষয় Mm, so this, this is the business of ordinary people, materialistic-minded people. They're very busy. They have many questions to ask, but nothing about topics of the absolute truth. তো এটা হচ্ছে সাধারণ ব্যক্তিত্ব জড়জাগতিক ব্যক্তিত্ব তাদের আলোচনার বিষয় They will never ask, who am I? Why am I here? Why am I suffering? তারা পরম সত্যের ব্যাপারে কখনোই আলোচনা করে না তাদের সমস্ত প্রশ্ন জড়জাগতিক তারা কখনোই জিজ্ঞেস করে না আমি কে বা ভগবান কে They will talk about other people. Oh, did you know so and so? Oh, they got a new house. Oh, they got the new car. Oh, they got the new child. Oh, did you know this? Did you know that? So many mundane topics. Oh, this is Gramya Katha. তারা কেবলমাত্র অন্যান্য লোকেদের ব্যাপারে আলোচনা করে ও তুমি জানো সে একটা নতুন বাড়ি কিনেছে বা সে একটা নতুন গাড়ি কিনেছে বা তার একটা বাচ্চা হয়েছে তাদের সমস্ত আলোচ্য বিষয় হচ্ছে জড়জাগতিক Rupa Goswami describes one of the items which will be very harmful for our devotional service. He said, prajalpa, nonsense idle talk. তো রূপ গোস্বামী একটি বিশেষ বিষয়ের ব্যাপারে বলেছেন যেটা ভক্তির পক্ষে অত্যন্ত প্রতিকূল সেটা হচ্ছে গ্রাম্য কথা বা জড়জাগতিক বিষয়ে আলোচনা করা When we talk Prajalpa, talk things which have nothing to do with real Krishna consciousness, then it's very bad for our spiritual progress. Prajalpa ba jorojagotik bishoy ni alochona jeta Krishna কথার সঙ্গে kono jukto nai সেটা আমাদের ভক্তির পক্ষে অত্যন্ত প্রতিকূল And Srila Prabhupada described how one time he was sitting listening while Bhaktisiddhanta Saraswati was giving the lecture. তো শিলা প্রপাত একবার বলছেন যে তিনি একবার শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রবচন শুনছিলেন So it happened that one man was sitting behind our Prabhupada, and the man behind him hit him on the shoulder to get him to get his attention. So Prabhupada turned around to look at him. তো শিলা প্রভুপাদের পেছনে মানে আমাদের শিলা প্রভুপাদের পেছনে একজন ব্যক্তি বসেছিল আর সে প্রভুপাদের ঘাড়ে হাত লাগিয়ে বোলাচ্ছিল আর জিজ্ঞেস করছিল কিছু and immediately bhakti siddhanta saraswati noticed them and he pointed them hey you too আর শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সঙ্গে সঙ্গে তাদের দিকে হাত নাড়িয়ে বলল এই তোমরা দুজন And he said to the one man, the old man who had touched Prabhupada on the shoulder, he said, Do you think you have purchased me because you give five rupees a month donation? তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব রেগে গিয়ে বললেন সেই বৃদ্ধ ব্যক্তিকে যে শিলা প্রভুপাদের ঘাড়ে হাত দিয়েছিল তুমি কি ভাবছো তুমি কি আমাকে কিনে ফেলেছো তোমার এই পাঁচ টাকার ডোনেশন দিয়ে And then he said to Prabhupada, or Bhaktivedanta Swami, he said, Do you want to come up here and talk? আর তখন শিলা প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন তুমি কি আমার জায়গায় এসে প্রবচন দিতে চাও Prabhupada said it was a moment of greatest mercy. I could have died on the spot. তো শিলা প্রভুপাদ এটার বিষয়ে বর্ণনা করে বলেন এটা ছিল আমার উপরে এক বিশেষ কৃপা আমি হয়তো সেখানেই প্রাণ ত্যাগ করতাম The mercy of the spiritual master. গুরুর কৃপা By the mercy of the spiritual master, we get the mercy of Krishna. গুরুর কৃপার ফলে আমরা কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারি So sometimes the mercy of the spiritual master comes to us in these harsh ways. It seems like a thunderbolt. তো কোনো কোনো সময় গুরুর কৃপা আসে যেটা একদম বজ্রপাতের মতো মনে হয় that the spiritual master, sometimes he'll be hard as a thunderbolt and other times soft as a rose. So, গুরুদেব কখনো কখনো বজ্রপথের মতো কঠোর হতে পারেন বা কখনো কখনো গোলাপের মতো সরল হতে পারেন It is all mercy, but it is coming in different ways. এগুলি সবই তার কৃপা কিন্তু বিভিন্ন রূপে আসছে So Sukadeva Goswami is speaking to Maharaj Parikshit, and he wants to remind Maharaj Parikshit about the goal, about his real business in coming to him for instruction. তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে আহ, এই সমস্ত শোনাচ্ছেন আর তিনি নির্দেশ দিচ্ছেন যে জীবনের আহ, সর্বোচ্চ লক্ষ্য হওয়া কী হওয়া উচিত Maharaj Parikshit was already a great soul. He was already very advanced and elevated. His whole life was like that devotion to the Lord. But he wanted to pre- prepare even more before the end of life. মহারাজ পরীক্ষিত আগে থেকে একজন মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি পুরো জীবন ভক্তির অনুসরণ করেছিলেন কিন্তু এই মুহূর্তে এই শেষ মুহূর্তে আহ, তিনি আরও ভগবত ভক্তিতে প্রগ্রসর অগ্রসর হতে চেয়েছিলেন And Lord Krishna was so kind that he sent Sukadeva Goswami there to personally instruct him. আর ভগবান কৃষ্ণ এতই দয়াবান যে তিনি সুখদেব গোস্বামীকে তাকে নির্দেশ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন And Sukadeva Goswami is telling Maharaj Parikshit, people are very busy in questions and answers, but your question is glorious because it's in relation to Krishna. তো সুখদেব গোস্বামী পরিচিত মহারাজকে বলছেন যে জড়জাগতিক লোকেরা কত ধরনেরই প্রশ্ন উত্তর করেন কিন্তু তোমার প্রশ্ন খুবই মূল্যবান কারণ তোমার এটা কৃষ্ণের কথার আলোচনা করে Sukadeva Goswami distinguishes two types of grihas, two types of householders. There are the grihastas and the Grahamades. তো সুখদেব গোস্বামী দু ধরনের গৃহস্থ ব্যক্তিত্বের কথা বলেছেন একজন হচ্ছেন গৃহস্থ আর একজন হচ্ছেন গৃহমেধি right the grihastha is a spiritual ashram husband and wife live together for spiritual advancement গৃহস্থ আশ্রম হচ্ছে এক আধ্যাত্মিক আশ্রম যেখানে পুরুষ এবং স্ত্রী একসাথে থেকে থাকে আধ্যাত্মিক প্রগতির জন্য and they have children and they raise their children to be devotees of the lord এবং তাদের পুত্রদের বা পুত্রীদের তারা কৃষ্ণ ভাবনামৃতে বড় করে they use their home for spiritual practice তারা তাদের বাড়িকে ভগবত ভক্তির জন্য ব্যবহার করে from time to time they will invite people to their home to come to take prasadam and to chant the glories of the Lord. সময় সময় তারা বিভিন্ন অতিথিদেরকে তাদের গৃহে আমন্ত্রণ করে প্রসাদ পাওয়ানোর জন্য এবং ভগবত ভক্তি সম্পর্কে আলোচনার জন্য that is ideal family life that is a grihastha ashram এটাই হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন But on the other hand, there are the Grihamedi householders those people whose business is simply envy of others. অন্যদিকে গৃহমেধি যারা আছেন তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অন্যের প্রতি ঈর্ষা করা The Grihamedi is also busy working to get money. গৃহমেধিরাও ব্যস্ত আছেন কিভাবে আমরা বেশি পরিমাণে আয় করতে পারি People working very hard, they want money, they never have enough, they always want more. তারা খুব পরিশ্রম করে অনেক বেশি উপার্জন করার জন্য আর তারা যতই উপার্জন করে সেটাও সেটাতে কখনোই সন্তুষ্ট হয় না for some people one job is not enough they have a job in the day they have another job at night and another job on the weekend তাদের জন্য একটা চাকরি যথেষ্ট নয় তাদের জন্য দিনের বেলা একটা চাকরি রাতের বেলা একটা চাকরি আবার সপ্তাহের শেষে আরেকটা চাকরি why they working just simply to get money to get more money তারা কেন এত পরিশ্রম করছে কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য শুধু অর্থ উপার্জনের জন্য and what are they going to do with the money they're simply use it for the sense gratification to for them and their family members আর তারা কেন এত অর্থ উপার্জন করছে শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এবং তার পরিবারের লোকেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য they are busy to decorate their home and to decorate their bodies তারা ব্যস্ত তাদের ঘরকে সাজানোর জন্য আর নিজেকে সাজানোর জন্য কিন্তু তারা কখনোই জীবনে বৃহত্তর উদ্দেশ্যের ব্যাপারে ভাবে না their business is simply to be envious of others তাদের একমাত্র কাজ হচ্ছে অন্যের প্রতি ঈর্ষা করা and they will try to surround themselves by their family members আর তারা সব সময় নিজেদেরকে পরিবারের লোকেদের মাধ্যমে পরিবারের লোকের মধ্যে তারা নিজেদের জীবন যাপন করে they have their servants they have their home and they are thinking in this way they can live there forever তাদের সেবক আছে তাদের বড় বাড়ি আছে এবং তারা ভাবে এইভাবে হয়তো পুরো জীবন চলবে they are this family members and servants and people who are all living around us they are described to be like soldiers, just like a king is surrounded by his army. এই পরিবারের সদস্য বাচ্চা কাচ্চা পুত্র এদেরকে সৈন্যের সঙ্গে তুলনা করেছে যেমন একজন রাজার অনেক সৈন্য থাকে আর সৈন্যরা রাজার সাথে থাকে সেরকম In the same way, materialistic minded people are surrounded by their family and relatives, and they're thinking they they will protect them in any kind of event. They will be safe. সেই সেই রকম জড়জাগতিক মানসিকতার লোকেরা তাদের পরিবারের লোকেদের মাঝখানে থাকে আর ভাবে যে এই পরিবারের লোকেরাই আমাকে হয়তো রক্ষা করবে but cruel death comes anyway কিন্তু নিষ্ঠুর মৃত্যু এসেই যায় Sukadeva Goswami is encouraging Maharaj Parikshit. He wants him to detach, to be fully detached from everything of this world. তাই সুখদেব গোস্বামী পরিচিত মহারাজকে নির্দেশ দিচ্ছেন যে এই জগতের সমস্ত কিছু থেকে আমাদের আসক্তি ত্যাগ করার জন্য And he tells him that Maharaj Parikshit may be worried that he hasn't got much time. He's only got seven days to prepare. But Sukadeva Goswami tells him about Katvanga, that Katvanga Maharaj had only one moment, but he could get perfection. তো পরীক্ষিত মহারাজ বলছেন যে কেবলমাত্র তার কাছে সাত দিনই আছেন এই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য তখন সুখদেব গোস্বামী তাকে বলেছিলেন খাটবাঙ্গ মহারাজের ব্যাপারে যার কেবলমাত্র এক মুহূর্ত ছিল এবং সেই এক মুহূর্তে সে জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করেছিল So Sukadeva Goswami encourages Maharaj Parikshit that just simply become fully absorbed in this hearing and chanting. So তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন তুমি শুধুমাত্র এই শ্রবণ কীর্তনে পুরোপুরি নিজেকে সম্মোহিত karo. It is said there are two types of death which are glorious. এটা বলা হচ্ছে যে দুই প্রকারের মৃত্যু খুবই মূল্যবান বা খুবই যেটাকে সম্মান প্রদান করা হয় one type of one death which is glorious is a person dies in full trance absorbed in samadhi এক ধরনের মৃত্যু যেটা সম্মানজনক সেটা হচ্ছে যারা সমাধি প্রাপ্ত হয়ে মৃত্যু অর্জন মৃত্যুবরণ করে and the second way which is glorious is to die on the battlefield, just, just like the Kshatriyas, kings fighting. আরেকটা মৃত্যু যেটা সম্মানজনক সেটা হচ্ছে যেমন যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন So Srila Prabhupada liked that idea. He was saying, yes, I want that benediction. I want to die on the battlefield. তো শিলপ্রপাত এই ব্যাপারে বলেছিলেন যে আমিও যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করতে চায় For Srila Prabhupada, the battlefield was on the field of preaching Krishna consciousness everywhere. আর শিলা প্রভুপাদের জন্য যুদ্ধক্ষেত্র ছিল কৃষ্ণ ভাবনামৃত প্রচার No, Prabhupada died on the battlefield preaching and he was also in samadhi, fully entranced on Lord Krishna. তো শিলা প্রভুপাদ প্রচার করতে করতে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনিও কৃষ্ণের প্রতি পূর্ণ সমাধি প্রাপ্ত ছিলেন human life is very special very fortunate it's a blessing it's a chance to do wonderful service for Lord Krishna তো মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান আর এরই মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে পারি the other forms of life the other species of life it's very difficult for them to do service for Krishna অন্যান্য জনিতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা খুব কঠিন but in the human form of life it's very easy for us কিন্তু মনুষ্য জন্মে ভগবানের সেবা করা অত্যন্ত খুব সহজ we just have to take advantage to utilize every moment try to make the best of this human life a little advancement made saves us from the greatest danger তাই আমাদেরকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আর এই এটা যদি আমরা অত্যন্ত কিছু অল্প করি তার ফলে আমরা অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবো Right? The danger is now we have the human life, next life we may not. Next life we may degrade into the lower species and become a tree or become a bird or become an animal. তো সবথেকে বড় ভয়টা কি যে আমাদের এখন মনুষ্য জীবন আছে কিন্তু এর পরবর্তীতে হয়তো আমরা মনুষ্য জীবন নাও পেতে পারি পশু শরীর পাখির শরীর বা অন্যান্য নিম্ন জনির শরীর আমরা পেতে পারি But just by doing a little devotional service in this life, it will save us from that danger. It will give us the opportunity, at least again, to come back into the human form of life. কিন্তু কেউ যদি অল্প সময় ধরে যদি ভক্তির পন্থার পালন করে থাকে তাহলে অবশ্যই সে মনুষ্য জন্ম প্রাপ্ত হবে যার ফলে সে ভক্তি পরবর্তীতে চালিয়ে যেতে পারবে In Bhagavad Gita Lord Krishna describes about the fate of the unsuccessful yogi ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ যে সমস্ত যোগের কথা বলছেন যারা এখনো পূর্ণরূপে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি we may be worried you know that i'm i don't know if i can get perfection i may not be able to get success in my practice what will happen তো আমরা হয়তো ভাবতে পারি যে আমরা এই জন্মে হয়তো সর্বোচ্চ লক্ষ্যে নাও পৌঁছতে পারি তাহলে আমাদের কি হবে So Lord Krishna explains if you have made a little advancement in this life then next life you will go to the higher planets and you will enjoy great sense gratification. And when you have satisfied your senses there, then you will come back to this earth planet and you will take birth in a prestigious, wealthy family where again you will have the opportunity to cultivate devotional service. তো আহ, এটা বলা হচ্ছে কেউ যদি অল্প ভক্তিও করে থাকে তাহলে সে পরবর্তীতে উচ্চতর লোকে যেতে পারবে সেখানে অনেক তৃপ্তি গ্রহণ করতে পারবে আর যখন এই তৃপ্তির বাসনা পূর্ণ হয়ে যাবে তখন সে এই মর্তলোকে আবার ফিরে আসবে এবং খুবই উচ্চ বণিক ঘরে জন্ম পাবে And if you practice for a long time, then you'll take birth in a family of devotees. আর কেউ যদি অনেক দীর্ঘ সময় ধরে ভক্তি পালন করে থাকে তাহলে সে ভক্তের ঘরে ভক্তের গৃহে জন্মগ্রহণ করবে such a birth is very rare in this world আর সেটা অত্যন্ত অল্প ব্যক্তির ক্ষেত্রেই হয় so those of you who are in household life and you have children you should understand your children to be very fortunate souls who must have been somewhat advanced in yoga in their previous life আর যারা গৃহস্থ গৃহস্থ আশ্রমে আছেন তাদেরকে বুঝতে হবে যে তাদের পুত্র বা পুত্রীরা তারা অত্যন্ত মহান যোগী যারা আগে ভক্তি পালন করেছে Now they've taken birth in your family. You should think this will be their last birth. তারা এখন আপনাদের গৃহে জন্মগ্রহণ করেছে আর আমাদের ভাবা উচিত যে এটাই তাদের শেষ জীবন হওয়া উচিত After giving up this body, they will never take birth again. এই শরীর ত্যাগ করার পরে তারা আর অন্য কোনো শরীর গ্রহণ করবে না So that is real parent, the mother and father, one whose child will go back to Godhead. এটাই হচ্ছে প্রকৃত পিতামাতা যারা এই মানসিকতা রাখে যে তাদের পুত্র এটাই শেষ জীবন হবে if your child becomes a pure devotee, then certainly it will be for your benefit also. You can also be delivered. আর যদি আপনাদের পুত্ররা শুদ্ধ ভক্ত হয়ে যায় তাহলে সেটা পিতামাতার পক্ষেও অত্যন্ত মূল্যবান কারণ তারাও ভগবানের ধামে ফিরে যেতে পারবে Just like Prahlad Maharaj, he was worried about his father, that, oh, my father was such a demon, I'm worried, will he go to hell? But Lord Nrsingadev said, no, he won't go to hell, because you're a great devotee. So all of your forefathers and all of your future descendants, they're all liberated. যেমন প্রহ্লাদ মহারাজের উদাহরণ দেওয়া হচ্ছে যে প্রহ্লাদ মহারাজ ভাবছিল যে আমার পিতা হিরণ্যকশিপ তো সে তো একটা বড় দৈত্য তার মৃত্যু হলে তাকে তো নরকে যেতে হবে কিন্তু ভগবান নৃসিংহদেব বলছে না না না যেহেতু তুমি এক শুদ্ধ ভক্ত তাই তোমার পিতা সদ্গতি প্রাপ্ত হবে এবং শুধু তোমার পিতাই না তোমার পূর্বপুরুষেরা এবং তোমার ভবিষ্যৎ প্রজন্ম সদ্গতি প্রাপ্ত হবে So we hope you will also become successful. in your human life and also go back to Godhead. তো আমরা আশা করছি আপনারাও এই মনুষ্য জন্মে সাফল্যতা অর্জন করবেন এবং ভগবানের ধামে ফিরে যাবেন শ্রীল প্রভুপাদ কি জয় আর there any questions কারো কোনো প্রশ্ন থাকলে we got a microphone a man has a question yes where's the microphone hello Hare Krishna Maharaj প্রণাম আপনি আপনার মাইকটা একটু মুখের কাছে আপনি আপনার প্রবচনে বলেছেন যে রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন সে বলেছিলেন যে যা কিছু খাও যা কিছু নিবেদন করো গীতার একটি শ্লোক বলেছিলেন তাতে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন এইটা যথেষ্ট নয় তারপরে উনি লাস্ট গীতার শেষ অধ্যায় শ্লোকটা বলেছিলেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে যদি আমার স্মরণ করো সেইটাও যথেষ্ট নয় কৃষ্ণ ভক্তির জন্য তারপর আপনি ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের ওনার গুরুদেব শিলপ্রভুপাদের গুরুদেবের কথা বললেন এবং তার প্রতি যে কর্ম সম্পাদন করা হয়েছে সেটা বললেন তাহলে কি কৃষ্ণ ভক্তি সম্পাদন করার জন্য কি আপনি কৃষ্ণ ভক্তি মানে গুরু কৃপাই শ্রেষ্ঠ এইটা বোঝাতে চেয়েছেন কারণ এই জিনিসটা আমি বুঝতে পারিনি Hare Krishna. So he is asking that uh, you told about Ramananda Rai telling uh, Chaitanya Mahaprabhu. Uh, Chaitanya Mahaprabhu telling Ramananda this, uh, the thing Ramananda Rai told that all that you eat, all that you uh, sacrifice, offer it to Lord. Uh, you told that is also external. Chaitanya Mahaprabhu told that is external. And then you told about Sarva Dharman Parityaja that also Chaitanya Mahaprabhu told that that is external. And then you uh, told about the story of Srila Prabhupada of Bhaktisiddhanta Saraswati Thakur. So is it that uh, spiritual master mercy is everything or if you can kindly explain this? Yes, I did not complete actually the, the instruction, the question was answered. Chaitanya Mahaprabhu had asked Ramananda Rai quest- slokas about the goal of life so after Sarva Dharmam Parigyajna, because he was explaining Swadharma Tyak, giving up our duty. But Lord Chaitanya said, no, not very good. He wanted to go further. So then after that, then Ramananda Roy quoted from Bhagavad Gita, Brahma Buddha Prasanatma Nasochati Nakanchati. That is the verse in Bhagavad Gita which describes Jnana Mishra Bhakti, devotion mixed with Gyan. So Lord Chaitanya was not very satisfied with that either. তো এর পরবর্তীতে সর্বধর্মান পরিত্যাগ এই শ্লোক আলোচনার করার পরে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন সর্ব স্বধর্ম ত্যাগ কিন্তু তারপরেও চৈতন্য মহাপ্রভু বলেছিলেন এটা বাহ্যিক তারপরে রামানন্দ রায় জ্ঞান মিশ্র ভক্তির ব্যাপারে বলেছিলেন কিন্তু তারপরেও চৈতন্য মহাপ্রভু বলেছিলেন এটাও বাহ্য So then Chaitanya Mah, then Ramananda Roy gave another verse which was very pleasing to Lord Chaitanya, and that was a verse from Srimad Bhagavatam, which describes that one should remain in whatever position one is in. And in the association of pure devotees, one should hear and chant the glories of Lord Krishna. এবং এর পরবর্তীতে রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক বলেছিলেন যেটা চৈতন্য মহাপ্রভুকে খুব প্রসন্ন করেছিল তো এই শ্লোকের অর্থ হচ্ছে যে যে কোনো আশ্রমে ব্যক্তি থাকুক না কেন সেই সেই আশ্রমে স্থিত হয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং কথা কীর্তন এবং শ্রবণ করে তাহলে সে সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করবে by hearing about Krishna in the association of devotees, you can conquer Krishna. Although Krishna is unconquerable, he becomes conquered by those devotees who will hear about him. So, bhakta ভক্ত shuddha bhakta ভক্তের Krishna katha কথা শ্রবণের ki hai, je Bhagavan Krishna, je ajeo, jake joy kara করা nai, নয় ajeo Bhagavan Krishna ke যে ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করে সে ভগবানকেও জয় করতে পারে So Lord Chaitanya heard this, he thought, yes, this is right, this is the point. And then go on from there. And then Ramananda Rai went on and they discussed more and more higher levels of devotion. তো তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে বলল হ্যাঁ এটাই হচ্ছে সত্য তারপরে চৈতন্য মহাপ্রভু এই শ্লোক শুনে খুব খুশি আরও ভক্তির আরও উন্নততর অঙ্গের ব্যাপারে রামানন্দ রায়কে জিজ্ঞেস করলেন it's not necessary to change your position to change your ashram or to change your varna you don't have to do that stay in whatever position you're in and just hear about Krishna in the association of the ভৌথিস তো আমাদের বর্ণ বা আশ্রমের পরিবর্তন করার কোনো দরকার নাই আমরা যে আশ্রমে আছি না কেন যে বা যে বর্ণে আছি না কেন যদি আমরা সেখানে স্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথা ভক্তদের সঙ্গে শ্রবণ করি তাহলে আমরা জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করব this is the perfection of life এটাই হচ্ছে জীবনের পূর্ণতা and this is what মহাপ্রভু mahaprabhu wanted আর এটাই চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন okay Hare Krishna thank you any other question yes Prabhu come answer Get the phone. Hare Krishna Maharaj. Maharaj, we know that uh, multiple generations of a pure devotee are also liberated. So in Bengal we meet many families who are descendants of associates of Chetan Mahaprabhu. But externally they are now like not following the Vaishnava etiquette, taking meat and apparently like living like non-devotees. So when we meet such people, should we, how should we de treat them? Should we treat them like liberated souls or try to preach them and bring back again on the path of Vaishnava etiquette like that? তো প্রভু প্রশ্ন করছেন যে কোনো শুদ্ধ ভক্তের ভবিষ্যৎ প্রজন্ম মুক্ত পুরুষ হয় তো আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভুর মানে বংশে যারা আছে পরবর্তীতে তারা এখন বৈষ্ণবীয় ধর্মে পালন করছে না বা আমিষ আহার করছে তো আমাদেরকে তাদেরকে কিভাবে দেখা উচিত তাদের কি মুক্ত পুরুষ হিসাবে দেখা উচিত বা তাদেরকে প্রচার করা উচিত বা কিভাবে তাদের প্রতি আমাদের ব্যবহার হওয়া উচিত So we should respect them, we should offer all respects to them. Chaitanya Mahaprabhu teaches us like that. Offer all respects to others and don't be anxious to be respected yourself. তো আমাদেরকে তাদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত তাদেরকে সম্মান প্রদর্শন করা উচিত যেমন চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন যে অপর অন্যান্য অন্যান্য অপরকে সম্মান প্রদর্শন করা উচিত কিন্তু অন্যদের কাছ থেকে নিজের প্রতি সম্মান চাওয়া উচিত না And don't try to teach to people unless they have accepted you as their teacher. আর কাউকে নির্দেশ দেওয়া উচিত না যতক্ষণ না পর্যন্ত তারা আমাদেরকে তাদের নির্দেশক হিসাবে বেছে নিয়েছে Right? If they actually inquire from you, if they ask any question, then you can answer. যদি তোমরা তারা তোমাদের কাছে তোমার কাছে প্রশ্ন করে তাহলে তুমি উত্তর দাও না হলে দরকার নাই But it's better not to try to push yourself as their teacher if they have not accepted you. কিন্তু আমাদেরকে জোর করে তাদের নির্দেশক হওয়া দরকার বা তাদের শিক্ষক হওয়ার দরকার নেই I have a student who is like descendant of Nityananda Prabhu so should I internally respect him and teach as be teach other students or like sometimes I am in dilemma whether to whether will I offend him if I will scold him or try to discipline him like that আমার একজন ছাত্র আছে যিনি নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুর বংশের লোক তো তাকে আমি কিভাবে দেখব তাকে কি আমি অন্যান্য ছাত্রের মতোই নির্দেশ দিব বা কোনো কোনো সময় আমি মনে করি যে তাকে ওরকম নির্দেশ দিলে হয়তো আমার কিছু অপরাধ হতে পারে better to be humble just to offer respects to them don't try to argue and defeat them আমাদেরকে নম্র হওয়া উচিত এমন নয় যে আমরা তাকে তর্ক করে পরাস্ত করব in the kali yuga people don't admit defeat so easily কলিযুগে লোকেরা তাদের ভুল ঠিকভাবে ধরে না just simply you're coming and you argue with them and challenge them it won't create a good mood কিন্তু তাদের সঙ্গে তর্ক করা বা তাদেরকে তর্কে পরাস্ত করা সেটা তাদের পক্ষে ভালো হবে না at the same time you don't need to associate too closely এবং তার সাথে সাথে আমাদের তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সঙ্গ করা উচিত না বাট বি রেসপেক্টফুল আমাদের সম্মান প্রদর্শন করা উচিত we want to make friends it's easy to make enemies we want to make friends আমরা বন্ধু বানাতে চাই কিন্তু শত্রু বানানো খুবই সহজ So if you make enemies of people, it's not good. আমাদেরকে লোকেদেরকে নিয়ে শত্রু বানানো উচিত নয় Understand? Yes, ma'am. Thank you, ma'am. Hare Krishna. Okay, we'll stop here. Thank you very much. Srila Prabhupada ki jai. jai. Gaur Bhakta Vrinda ki jai. Haribo. পরম পূজ্য ভক্তি বিঘ্ন বিনাশক নৃসিংহ মহারাজ কি হরে কৃষ্ণা একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে হরে কৃষ্ণা তো একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে শ্রীশ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের যে জীবনী সেই জীবনী সমন্বিত যে গ্রন্থ আমেরিকার মিল ওয়াকি থেকে মায়াপুর তো এই গ্রন্থটি এই বছর এপ্রিল মাসে ওনার ব্যাস পূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে তো এই গ্রন্থটি গুরুমায় থাকাকালীন এটা এসে পৌঁছায়নি তো অনেক ভক্তরা জিজ্ঞাসা করছিল তো এটা কালকে এসে পৌঁছেছে তো আমরা কালকে আপনাদেরকে জানিয়েছিলাম তো তো যারা এই গ্রন্থটি নিতে চান তো এখন আমার মহারাজের হাত থেকে শ্রীহস্ত কমল থেকে সংগ্রহ করতে পারেন তো শিলপ্রভুপাদ এক শিলপ্রভুপাদের একজন শিষ্য রয়েছেন ওনার নাম হচ্ছে সত্যরাজ দাস তো ওনার উনি থাকেন আমেরিকাতে তো উনি আমেরিকাতে একজন অনেক বিখ্যাত লেখক তো শিল প্রভুপাদ ওনার স্বপ্নে এসেছিলেন এবং উনি বলছিলেন যে সত্যরাজ দাস যে প্রভুপাদের শিষ্য শ্রীপাদ সত্যরাজ দাস উনি বলছিলেন প্রভুপাদ ওনাকে আদেশ দিয়েছেন যে শিষ্যমা জয় পতাকা স্বামী মহারাজের জীবনী লেখার জন্য এবং তাই উনি অনেক পরিশ্রম করে ওনার জীবনী লিখেছেন এবং এই জীবনীটি এখন প্রকাশিত হয়েছে খুব সুলভ মূল্যে এটাকে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় আমাদের কাছে রয়েছে হার্ড কোড বাইন্ডি খুব সুন্দর ছবি সহকারে ওনার সম্পূর্ণ সম্পূর্ণ জীবনে এটা প্রথম পর্ব আমেরিকার মিল ওয়াকিতে ওনার জন্ম হয়েছে এবং সেখান থেকে মায়াপুরে উনি কী করে এসছেন প্রভুপাদের সাথে কীভাবে সাক্ষাৎকার হয়েছে এবং কিভাবে উনি শিল প্রভুপাদের এবং চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে উনি সেবা করছেন এবং আপনারা দেখছেন দেখেছেন যে মহারাজ কিভাবে জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তিনি শিল প্রভুপাদের সেবা এবং প্রচার এবং ভগবত ভক্তি চালিয়ে যাচ্ছেন তো এটা একটি বিশেষ প্রেরণা ইস্কনের সমস্ত ভক্তদের জন্য শুধু ইস্কনের ভক্তদের নয় সারা যে কোনো লোকেদের জন্য একটি বিশেষ প্রেরণা যে কিভাবে আমাদের সমস্ত পরিস্থিতিতে আমরা কৃষ্ণ ভক্তি চালিয়ে যাওয়া উচিত তো যারা সংগ্রহ করতে চান আমাদের কাছে এখনই আসতে পারেন মহারাজের হস্তকমল থেকে সংগ্রহ করতে পারেন তো এই গ্রন্থের দাম মাত্র তিনশো টাকা এটা খুব সুন্দর হার্ডকোড বাইন্ডিং সহকারে